দাউদ ইব্রাহিমের সঙ্গে তারেকের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে জঙ্গি গোষ্ঠীদের সাথে তারেক রহমানের সম্পর্কের কথা সবারই জানা ক্ষমতায় থাকাকালীন সময়ে আর্থিক সহায়তা সহ নানা ধরনের সহযোগিতা তারা তারেক জিয়ার কাছ থেকে পেয়েছিল দশ ট্রাক অস্ত্র সরবরাহের মতো ঘটনা তারেক জিয়ার সরাসরি নির্দেশেই হয়েছিল এবং বর্তমানে এর বিচার কাজ বাংলাদেশের আদালতেও চলমান একটি রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি রাষ্ট্রের গভীরত কাজের মধ্যে এই দশ ট্রাক অস্ত্র সরবরাহের ঘটনা অন্যতম তাছাড়া ভারতের চিহ্নিত এবং নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীর নেতাদের মধ্যে দাউদ ইব্রাহিম অন্যতম দাউদ ইব্রাহিমের সঙ্গে তারেকের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বাংলাদেশের মিডিয়াতেও তাদের সেই সম্পর্কের কথা প্রচার করা হয়েছে